ভাইরাল ভাইরাল ভাইরাল কিন্তু আমি জানি আপনারা আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন আরে ডিপজল কাকু আর বেশিক্ষণ না এই তো এখন শুরু করে দেবো আজকে আমি কি নিয়ে ভিডিও বানাবো জানেন আমাকে মারলি কেন তোর সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই ইউটিউবে কিছুদিন আগে তাহিরি কাকুর ভাইরাল গান কথা হ্যাঁ আপু এটাই কথা ভাইরাল হওয়ার জন্য আপনিও ব্যাংকের মতো নাচতে চাইবেন আচ্ছা এর পরের ভাইরাল গান কথা বেশি বলার লোক আমার পছন্দ না ওকে আর কোনো বেশি কথা বলবো না তোমার নাম কি রাজীব জিজুল তোমার নাম যেন কি জানি না তার কইবো না কি মানুষ রে বাবা আমার সঙ্গে ফাজলামি করবে না আচ্ছা ঠিক আছে আর ফাজলামো করবো না আসল কথায় আসি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল হ্যাঁ এই গানটি ভাইরাল হওয়ার পরে বিয়ে বাড়িতে বর বিয়ে বাদ দিয়ে এই গানের সাথে নাচতে আসে জব্বর কি ব্যাপার কি হয়েছে এটা কি ধরনের পাগলামি এই রকম কাহিনী কখনো দেখেছেন ভাই কোনোদিন দেখিনি আমি দেখছি সব পাস পাই না সব পাস আচ্ছা কাহিনী তো আরো বাকি আছে মামা চলো দেখে আসি ওরা ব্যায়াম করতে আছে মারুফ ভাই এর পরের ভাইরাল গান দেখে আসি চলো শালা এই মেয়ের নাচ দেখেন আমার তো মনে হয় এই মেয়ে মাল খেয়ে এসে নাচতেছে কাকুর এইসব গান ভাইরাল হওয়ার পরে দেখি হিন্দু বাড়িতে মা মেয়েকে নিয়ে নাচতে আসে জব্বর